জি আমি অ্যাডভোকেট প্রভাত টুডু উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক আমাদের এই উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম দুই সালে এর শুরু এর যাত্রা শুরু তো আমরা গুটি গুটি পায়ে পায়ে এগিয়ে চলেছি এগিয়ে যাচ্ছি এবং আমাদের এই সংগঠনের সাতটি দাবি রয়েছে এবং এই দাবিগুলো সাতটি দাবির মধ্যে সবচেয়ে আমাদের প্রধান দাবি হচ্ছে আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে যেন সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় আমাদেরকে কখনো নৃগোষ্ঠী কখনো ক্ষুদ্র নৃগোষ্ঠী কখনো ক্ষুদ্র জাতি সত্তা কখনো উপজাতি হিসাবে অভিহিত করা হচ্ছে কিন্তু আমাদের আদিবাসী লোকজনগুলো আদিবাসী হিসেবে বেঁচে থাকতে চাই আমরা এখানে কারো সম্পত্তি চাচ্ছি না আমরা কারো অনুগ্রহ চাচ্ছি না কিন্তু আমাদের যে পরিচয় সেই পরিচয়ে পরিচিত হতে চাই এবং দ্বিতীয়ভাবে যে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে অনুধাবন করি এবং বর্তমানে দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসীদের প্রধান সমস্যা হচ্ছে ভূমি এই ভূমিকে কেন্দ্র করে আজকে আদিবাসী নারী পুরুষ শিশু প্রত্যেকেই নির্যাতনের শিকার হচ্ছে আপনারা জানেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ডুডু সরেন সেই তার বাবাকে হত্যা করা হয় তাকেও হত্যা করা হয় এবং আমরা দেখেছি তার ভাইকেও হত্যা করা হয়েছে আমরা দেখেছি গাইবান্দার গোবিন্দগঞ্জের সেই ইকো পার্ক ইকো ইপিজেট নির্মাণের জন্য গভর্নমেন্ট অলরেডি তাদেরকে সেই জমি বরাদ্দ দিয়েছে আমরা যতদূর জানি আমরা দেখেছি যে বাংলাদেশের যারা ভূমিদস্যু এবং সরকার আদিবাসীদের সেই ভূমি গ্রাস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা বারবার দাবি জানিয়ে আসছি সমতল অঞ্চলের জন্য আদিবাসী পৃথক ভূমি কমিশন যেন গঠন করা হয় কিন্তু এইখানে আরও বিষয় রয়েছে শুধু ভূমি কমিশন গঠন করলে হবে না কারণ ভূমি কমিশনে যদি আদিবাসী লোকজনকে নিয়োগ করা না হয় আমরা যেভাবে এখন চলমান রয়েছে যেভাবে আছি ওইভাবেই থাকবো আমাদের কোনো পরিবর্তন হবে না আমরা চাই উত্তরবঙ্গের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা হয় এবং সেখানে যেন আদিবাসীদের অংশগ্রহণ আদিবাসীদের চাকরি থেকে শুরু করে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন আদিবাসীদেরকে যুক্ত করা হয় বাংলাদেশ বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী আদিবাসীদেরকে খুবই ভালোবাসেন তিনি সংসদেও বলেছেন যে বিভিন্ন জাতি উপজাতিদেরকে আমরা মানে আদিবাসী হিসাবে স্বীকার না করলেও সাঁওতালদেরকে কখনো অস্বীকার করতে পারে না তিনি সংসদেও বলেছেন যে প্রকৃত আদিবাসীদেরকে যদি খুঁজে পাওয়া যায় যে সাঁওতাল হচ্ছে বাংলাদেশের আদিবাসী আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই আদিবাসী জনগোষ্ঠীর প্রতি তাকান আমরা জানি পার্বত্য চট্টগ্রামে অনেক কাজ হয়েছে সেখানে বরাদ্দ বেশি আমাদের সমতলের জন্য কিন্তু বরাদ্দ অনেক কম যেন বরাদ্দ বৃদ্ধি করা হয় আদিবাসীদের চাওয়া পাওয়ার কথাগুলো যেন আপনি মূল্যায়ন করেন এবং আমরা আমাদের দাবি আপনি মেনে নেবেন এবং প্রয়োজনে আপনার সেই অফিসে আমাদের আদিবাসী প্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে কল করবেন আদিবাসীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং সেই সমস্যা লাঘবে আপনি কাজ করবেন এবং আপনাদের নির্বাচনী ইস্তেহারে একটু অফ করা যাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্বাচনী ইস্তেহারের কথা আমরা ভুলি নাই আপনারা আওয়ামী লীগ সরকার আদিবাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের জলাধার আমাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিবেন আমাদের যে ভূমি অধিকার সেটি রক্ষা করবেন আমরা মনে প্রাণে চাই আদিবাসীরা মনে প্রাণে আপনার প্রতি আস্থা রয়েছে তাদের তারা আপনাকে বিশ্বাস করে যেহেতু সেই উনিশশো সালের কথা আদিবাসীরা বারবার বলে আপনার বাবার কথা আমি যখনই বয়স্ক লোকজনের সাথে বসেছি বঙ্গবন্ধুর কথা এমন কোনো আদিবাসী নেই যে তারা বলে না আমরা মনে করি আমরা চাই আপনি আবার আবার আমাদের দেশের প্রধানমন্ত্রী হন এটা আমরাও চাই কিন্তু আদিবাসীদের দেওয়া প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা করেন আমরা এই দেশে শান্তিতে এবং সুখে বসবাস করতে পারবো আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করতে চাই আপনি প্রয়োজনে আদিবাসীদের আপনার অফিসে ডাকেন আদিবাসীদের যে দুঃখ দুর্দশার কথা তারা তাদের মুখে বলুক এবং আমাদের এইখানে সান্তালদের আর একটা বিষয় রয়েছে যে সান্তাল শিশুদের জন্য যে বর্ণ বিতর্ক রয়েছে আমরা অধিকাংশ লোকজন হচ্ছে বাংলাদেশে যে আমরা সেই সান্তালি হরপে এই সান্তাল শিশুদের প্রাক প্রাথমিক বিদ্যালয়ে যে বইটি হবে সেটি যেন সান্তালে রোমান হরফ দিয়ে হয় এবং সেখানে যেন আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে এবং আমরা চাইব যে আদিবাসীরাও যেন সমান কাতারে সামনের দিকে এগোতে পারে আজকে ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন আমরা যেন সেই স্মার্ট বাংলাদেশের সাথে চলতে পারি ধন্যবাদ